Beke, akhir mau a a m s बेके मो आखि स ा म a n कपी करने क a साहस कलु केमी ହେ ମାଷ୍ଟର ତୁ କ'ଣ କରୁଛୁ ଜାଣିପାରୁଛୁ ତ ତୁ ମୋତେ ଚିହ୍ନିନୁ ବୋଧେ ମୋ ନାଁ ହେଲା ବିକି ତୁ ଜାଣିନୁ ମୋ ସାଙ୍ଗେ ଲାଗିବାର ପରିଣାମ କ'ଣ ହବ ତୁ ଦିନ ନା ଦିନ ପସ୍ତେଇବୁ ତୁ ମୋତେ ନାଳି କେତେ କହୁଛୁ ଆରେ ଭିକି ଭାବିଲେ କ'ଣ ହବ ତୋ ଜୀବନକୁ ଯେମିତି ମାଷ୍ଟର ନଷ୍ଟ କରିଦେଲା ତୁ ତାକୁ ଜୀବନରୁ ହଟେଇ ଦେ ତୁ ଚିନ୍ତା କରନା ତୋ ସାଙ୍ଗରେ ଆମେ ଅଛୁ ତ ଆଉ ଜାଣିଥିଲି ଏ ପର୍ଯ୍ୟନ୍ତ ସେ ନିଶ୍ଚିତ ଶୋଇଥିବ ଆଉ ଟାଇମ୍ ଜଣାପଡ଼ୁନି ଆଉ ଟିକେ ରାତି ଚାରିଟାରୁ ଉଠି ଶିକାର ପାଇଁ ପଳେଇଯିବ ଆଜି କଲେଜର ଫାଷ୍ଟ ଦିନ ହେଲେ ବାବୁଙ୍କର ଟିକେ ବି ସମୟ ତାଳଜ୍ଞାନ ନାହିଁ ବାଟ କ'ଣ ହେଉଛି Olha you tio. আজ মোর কলেজের ফার্স্ট ডে বাপা মতো আপনার এতিকি আশীর্বাদ দিও মো জীবন যুদ্ধে মু কেবে বি নহারি আরে সঞ্জয় আজ পর কলেজের প্রথম দিন আজ পরি দিনরে এমিতি মন দুঃখ কলে ঠিক হব চাল যা চাল ডেরি হয়ে ঠিকঠাক ଥିଲା ଭାଇ ହେଲେ ପୋଲିସ କେମିତି ଜାଣିଲା ଆମେ କେମିତି ଜାଣିପାରିଲୁନି ତମେମାନେ କ'ଣ ଶଳା ରାତିରେ ନିରାଲି ବୁଝୁଥିଲ ଚାଲିଯାଅ ମୋ ଆଖି ସାମ୍ନାରୁ ଯାଅ ବେ ସବୁ ଏକୁଟିଆ ରହିବାକୁ ଦିଅ ମୋତେ କହିଲି ପରା ଯାଅ ବୋଲି ଯାଅ ভিকি ভিকি বে কହୁଛି বে আবে তোর সাহস কোলে হেলা বে মালটা সিজ করিয়া পু হ্যাঁ ওনলি 2 আওয়ার্স ভিতরে যদি মো মালটা কো নছাড়ু তাহলে তোর সিধা উপরু পঠে দেবে রখুছি মু দেখুছি সঞ্জয় তু আজকাল বেশি লেজি যাচ্ছি মানে মানে মানে রসিক নাগর কথাটা এইয়া যে আজি হচ্ছে কলেজর প্রথম দিন তু গধ ভাই এ পর্যন্ত শোইলি না মানে কোন কৌতিল কি ଭଞ୍ଜା ବୋଧେ କା ପ୍ରେମରେ ପଡି ଯାଇଛନ୍ତି ଦେବି ଗୋଟେ ଚାପୁଡ଼ା ଯେ ଶୁଣ ପ୍ରଥମେ ପାଠ ପଢା ଆଚ୍ଛା ଆଚ୍ଛା ତାପରେ ଯାଇ ଅନ୍ୟ ସବୁ ବୁଝିପାରିଲୁ ନା ନାହିଁ ଆଚ୍ଛା ଚାଲ ଯିବା ଚାଲ ଡେରି ହେଲାଣି କଲେଜ ଯିବା ଚାଲ ହଉ ଚାଲ